তুই সারাদিন আমার উপর কেন দেখাস রাগ দেখ না খুলে হৃদয়টার হয়ে গেছে ভাগ তুই সারাদিন আমার উপর কেন দেখাস রাগ দেখ না খুলে হৃদয়টার হয়ে গেছে ভাগ আমার কিছু ভাল লাগে না তোর হাসিটা ছাড়া তোকে ছাড়া বাঁচব না রে যাব আমি মারা আমার কিছু ভাল লাগে না তোর হাসিটা ছাড়া তোকে ছাড়া বাঁচব না রে যাব আমি মারা প্রিয়া রে প্রিয়া আমি বলাছিলাম ভালা আমার মনটা ভাইঙ্গা দিলি কার গলাতে মালা প্রিয়া রে বলা আমি ভালা আমার মনটা ভাইঙ্গা দিলি কার গলাতে মালা এখন তোরে দেখি না রে বাংলা মোটর মোরে আগের মতো থাকি বসে না মোর ঘিরে এখন তোরে দেখি না রে বাংলা মোটর মোরে আগের মতো থাকি বসে না মোর ঘিরে হাজার হাজার মানুষ যে যায় শত শতবার মানুষ যে যায় শত শতবার এই ভোরেতে হয়েছিল আমার সর্বনাশ প্রিয়া রে প্রিয়া আমি খোলাছিলাম ভালা আমার মনটা ভাইয়া দিলি কার গলাতে মালা প্রিয়া রে প্রিয়া আমি খোলাছিলাম ভালা মালা ভাইঙ্গা দিলি কার গলাতে মালা ফেসবুকেতে মারনি পাক মোবাইল ফোন নাই খোলা তোর চোখেতে হয়ে গেলাম এত খারাপ বলা ফেসবুকেতে আমার ডিপাক মোবাইল ফোন নাই খোলা তোর চোখেতে হয়ে গেলাম এত খারাপ বলা প্রিয়া রে প্রিয়া আমি বলা ছিলাম ভালা আমার মনটা ভাঙ্গা দিলি কার গলাতে মালা প্রিয়া রে প্রিয়া আমি বলা ছিলাম ভালা আমার মনটা ভাইঙ্গা দিলি কার গলাতে মালা তুই সারাদিন আমার উপর কেন দেখাস রা দেখ না খুলে হৃদয় কারে হয়ে গেছে না আমার কিছু ভাল লাগে না তোর হাসিটা ছাড়া তোকে ছাড়া বাঁচব না রে যাবো আমি